আসসালামু আলাইকুম বুঝতেছিলাম সুমাইয়া ভাইরাল সুমাইয়া ভাইরাল সুমাইয়া আর মা মারা গেছে তাই সে এই কথা এই সাবজেক্ট নিয়ে অনেক ভিডিও বানাইছে সো এই এই ধরনের আউল ফাউল ভিডিও বানানোটা ঠিক না ভিডিও আছে ভাইরাল হওয়ার লেগে অনেক উল্টা পাল্টা ভিডিও ভিডিও বানায় ঠিক আছে ভাইরাল হওয়ার লেগে সুমাইয়ার দিয়ে সুমাইয়ার মা মারা গেছে সুমাইয়ার মা মারা গেছে আর অন্তত অনেক আগে তার বাপে বিয়ে করছে দুই বিয়ে সে মিলার মেয়ে সো আজকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে সে আজকে অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন করার মতো অনেক কিছু করতেছে মা এমন একটা জিনিস যার একটা হয় সেই জানে সে মার কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা অভিনয় করতেছে এটাকে ঠিক সবাই আসেন এটা প্রতিবাদ করে আর সেই কাজটা আসলে ঠিক হয় না দেখেন সে কী করছে হ্যাঁ, আসলে দর্শক ওর আম্মু মারা গেছে তো মানে সুস্থ থাকে বলতে উনি যাতে পরপরে ভালো থাকে যাতে কবর আজাব থেকে মুক্ত পায় সে